पे देवदास की ओर आते इधर ये क्या रट लगा के रखे हो कि सब लड़की एक जैसी होती सब धोखेबाज होती तुम्हारी गर्लफ्रेंड धोखेबाज निकल गई तो इसका मतलब कि सभी लड़कियों से होती है क्या अब क्या बोल रहे हो कि प्यार करना छोड़ दोगे एकदम बेवकूफे बकलोले हो क्या अच्छा सुनो मेरा बात जब कॉलगेट का टेस्ट सही नहीं होता है तो इंसान पैप्सोडेंट ट्राई करता है दत्मंजन ट्राई करता है कि ब्रशे करना छोड़ देता है हा? एक लड़की धोखेबाज निकल गई दूसरा पे ट्राई करो तीसरा पे ट्राई करो कोई तो ठीक- सही नहीं निकलेगी प्यार करना क्या छोड़ोगे ये हम ही को देख लो मेरा तो इतना बार में ब्रेकअप होता है सब लड़का कुत्ता सब बेवफा निकलता है लेकिन फिर भी हम प्यार करना नहीं छोड़ते हैं करते रहते और करते रहेंगे <laughs> जब तक हमको एक वफादार नहीं मिलेगा बात है कि हम वफादार नहीं वो अलग बात है लेकिन फिर भी कोई ना कोई तो हमको मिल ही जाएगा वफादार ना इसलिए प्यार करना कभी मत छोड़ो किसी के लिए keep loving keep loving keep trying যখন নয়া নয়া প্রেম হয় একদম অ্যান্টিবায়োটিক কোর্সের মতন ফোন দেবে ও বাবু শোনা যান আমার কলেজে পাখি খাইছো খাওনি কেন খাওনি তোমার নাক শরীর খারাপ করবে এরপরে যত ধরনের কেয়ার যত ধরনের কেয়ার সব মানে তুমি মনে করবে এত আল্লাহ মানুষ মানুষের সাথে প্রেম করছে এটা তো একটা সাক্ষাৎ ফেরেস্তা এরা এত খোঁজ নেবে এত ভালোবাসবে উল্টা খেলা দেবে ভালোবাসে তুমি তুমি তুমি দিন শেষে তোমার কাছে গিল্ট ফিল হবে হাই আল্লাহ আমি কি আমি কি কম দিচ্ছি না এ তো মানে ইয়ে এ তো মনে করো আমাকে ভালোবেসে উল্টা ফেলা দিচ্ছে আমি তো নিতেই পারছি না আর এরকম ভালোবাসবে তারপরে আসবে তুমি বিয়ের কথাতে আছো আচ্ছা, শোনো আমাকে না বাসা থেকে একটু প্রেশার দিচ্ছে বাসা থেকে ছেলে টেলে দেখতেছে আমি কি তোমার কথা বলবো বাসায় জানানো দরকার আমার তো খুঁটি শক্ত হয়নি শোনা আমি তো এখনো আমার সময় লাগবে আমার তো খুঁটি খুঁটি শক্ত হয়নি এখনো তো আমি নিজের পায়ে দাঁড়াতে পারি এই আমি যখন প্রেম করব না প্রেম করব না প্রেম করব না বলে হ্যারি পটারের ইনভিজিবল ক্লোকের মধ্যে লুকা বসেছিলাম আমার ওখান থেকে তাই নিবাই তো নিয়ে আমার সাথে প্রেম করেছিস সারা রাত জাগে জাগে আমি তোর সাথে কথা বলেছি তখন তোর তো ছুটি একদম মাটির মধ্যে গাড়ি বসেছিল এমন কাটার গাড়ি ছিল মনে হচ্ছিল শুধু একটা সাদুয়া টাকা কবুল বলে বিয়ে হয়ে যাবে আর এখন তখন সত্যি সত্যি বিয়ের কথা উঠছে তখন তুমি নিজের মাটি শক্ত না তোমার খুঁটি শক্ত না তোমার কত কি আমি তোমার বার্থডেতে আইফোন থার্টিন গিফট করছি এই না তোমার thirteen iPhone 13, the latest, greatest, greatest, latest version. এই যে মনিটর অন হয়ে গেছে গা আর তুমি স্ক্রিন টাচ ওই যে পিছিয়ে দিয়ে করতে পারবা যত গুতাগুতি করা লাগার পিছ থেকে গুতাগুতি করবা ওই বেটা থার্টিন আমার গার্লফ্রেন্ডের বার্থডে উপলক্ষে কিছু ক তার আজকে বার্থডে না তার বার্থডে আরো দুই মাস আগে শেষ হয়ে গিয়েছে যে আমাকে বিয়ে করবে আমি তাকে ফ্রি ফুসকা খাওয়াবো একটা কবুলের জন্য এক প্লেট ফুসকা দুইটা কবুলের জন্য দুই প্লেট ফুসকা তিনটা কবুলের জন্য তিন প্লেট ফুসকা বিয়ে করবো কেউ বিয়ে করবা ফুসকে চাও না কেউ পুলিশ ভাই পুলিশ ভাই হাবিব ভাই বিয়ে করব আমি বিয়ে করতে চাই ভাই আমার কি বিয়ে হবে না ভাই আমার মতে গন্ধ গেছে আমার আম্মা বলে আমার মতে বুঝি এখনো গন্ধ আছে বাট আমার গন্ধ গেছে আমার বিয়ের জন্য ready good luck for you ভাইয়া গুড লাক মানে আপনি বিয়ে দেবেন কন্যা দেবেন না পাত্রী দেবেন না আমাকে আমি অভিশাপ দেবো ভাই আমি কিন্তু কাঁদবো আপনি একটা বড় বাচ্চা ছেলেকে কাঁদতে দেখতে চান আমি সত্যি কাঁদবো আমি কাঁদবো ভাই আমি বিয়ে করলে ভাই তুমি আমার মাত্রে দিলে না আমার বিয়ে হইতো না ভাই ভাই আমি বিয়ে করতাম রে ভাই ভাই আপনি নিজে বিয়ে করছেন নিজে বিয়ে করছো ইটস ওকে আরেকজনকে বিয়ে করলে প্রবলেম ওয়াই দিস কোলাবিলিটি আচ্ছা আপনার ওয়াইফের কোনো বোন আছে নাই